ভালো বন্ধুরা ইপসন এল দুশো দশ এটি আপনার ইনকের প্রবলেম ইনটি যখন আপনার হেডে আপনার না আসা যাওয়া করে সেটাকে আপনার অনেক সময় এই সিগনালটা দিয়ে থাকে এই সিগনালটা আপনি যখন ইউজ দেখা দেখবেন তখন দেখবেন এটাকে আপনার ফ্ল্যাশে অনেকে ফ্ল্যাশ ফ্ল্যাশের সফটওয়্যার বলে মনে করে ফ্ল্যাশ দেওয়ার জন্য ফ্ল্যাশ দিতে হবে এরকম মনে করে আসলে এটা ফ্ল্যাশ দেওয়ার জন্য না এটা আপনার ম্যানুয়াল কিছু কাজ করলে এটা সমাধান হয়ে যায় যেমন দেখেন আপনার পাওয়ার বাটনটি অন করার আগে আমরা রিসিট বাটনটি ধরে রাখবো ধরার পরে এটাকে আপনার অন করতে হবে পাওয়ার বাটনটি তখন আর একটা আপনার অন্য একটা আঙুল দিয়ে এটা পাওয়ার বাটন অন করে ছেড়ে দেওয়ার পরে আপনি একবার ক্লিক করবেন করলে দেখবেন আপনার প্রিন্টার ওকে হয়ে গেছে এটা ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আপনারা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন